tu cosita. কর্ণের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই এটা এটা হচ্ছে <laughs> no, no, no, no. <laughs> no, no, no, no. এই বলছো কি এদিকে কাছে সরে বসবো হ্যাঁ কাছে সরে বসো তাহলে কুটুম বসি তা তো খুব মজা বসো কুটুম বসো আচ্ছা সরো আমি তোমার যা খবর হ্যাঁ হ্যাঁ আই কবা কবানে কবান তো আল্লাহ কি আব্বা কবানে আচ্ছা সরো কও যে আব্বা পাঁচটা টাকা দেন আব্বা পাঁচটা টাকা দেই না ওভাবে কতি হয় না ওভাবে কলি মানসিক খারাপ হয় বোঝো না লোকে শুনলে নিন্দা করে হ্যাঁ তা তো খুব বুঝেছে